প্রেমের ছড়া ছড়ি হাইরে যে করি যে টানা কাটা পড়ি আমি টানা কাটা পড়ি আমি টানা কাটা পড়ি আমি কাটা পড়ি দুঃখে প্রেমের ছোড়া ছড়ি হাইর কি যে করি যে করি আমি পড়ি আমি টানা কাটা পড়ি আমি টানা কাটা পড়ি আমি জানা কাটা পড়ি আমি জানা কাটা পড়ি আমি জানা কাটা পড়ি আমি জানা কাটা পড়ি আমি জানা কাটা পড়ি স্টেটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছোড়া ছড়ি যে করি কি যে করি আমি টানা কাটা পড়ি আমি টানা কাটা পড়ি আমি টানা কাটা পড়ি আমি টানা কাটা পড়ি